আমরা আল্লাহর নামে আলোচনা শুরু করছি সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা তার প্রমাণ চায়না ঠিক কিনা চায়নায় জনসংখ্যা আমাদের চেয়ে বেশি না কম কিন্তু তাদেরকে আমাদের সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরিণ একশো কিলোমিটার বেগে ছোটার আমাকে আলোচনার সুন্দর একটা বিষয় দেওয়া হয়েছে সুরাজ জুমা আয়াত দশ হয়েছে হয়েছে আমি ছিল এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি বর্তমান সময় আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না পারবে না ইন্নাকা কাদা আল্লাহ বললেন তোমাকে কষ্ট করতে করতে নিয়ে যাওয়ার পক্ষে চিল্লাবেন ঠিক কিনা আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই এটা ইসলামের নিয়ম আগে কি আখেরাত সাহাবি রাজি আল্লাহ এসে বললেন রসুল আল্লাহ আমাকে কিছু দান করেন আফিনি সাইয়ান বিষ্ণু বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবি বললেন লা কিছু নাই বিষ্ণু ইসা ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জগ দুইটা জিনিস আছে একটা কি সাহাবিরা রাজি জামার জগ নিয়ে এসে বিষ্ণু ইসলাম ইসলামের হাতে দিলেন বিষ্ণুবী জামা বিশ্বনবী সাল্লাহ আলহিম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন পড়তে পারলেন না মজা করে হাতল ছাড়া কুঠার ধরা যায় ধরা যায় বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন try to imagine the attitude of the profiting story থেকে আমাদের শিক্ষা কি বিশ্বনবী বললেন যাও কাঠ কেটে নিয়ে আসো সামনের পনেরো দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমার আমার আশেপাশে গুরগুর করতে না দেখি সাহাবি চলে গেলেন কাঠ কাটতে আরম্ভ করলেন বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন পনেরো দিনের ব্যবধানে দশ দিন নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবি স্বাবলম্বী হয়েছি আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিলাই পড়েন স্টোরি এই প্রফিটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে বিষ্ণু ইসলাম চাইলেই ওই দুই দিন o k ছাগল Sem nada. ঈসা ইসলামের সাথে বিষ্ণু ঈসা ইসলামের কর্মচারীর কি ঘটেছিল এই ঘটনাটা বলেই আজকে আমরা শেষ করব আওয়াজ করে পড়েন আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না শ্রমিকদের অধিকার নারীদের অধিকার বড় বড় এরকম বক্তব্য আছে না নাই বিশ্বনবী শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই ওনার ব্যক্তিগত জীবনে এগুলো পাবেন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম ওনার দাস ওনার কর্মচারী সাহাবির নাম ছিল আনাস রাজি আল্লাহ কি নাম ছিল উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার ইতি গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ডের গিফট করতে যায় তাহলে ভেজাল আছে না নাই সেকেন্ড